নুরির সাথে আমার সম্পর্ক ভাই ছোটবেলা থেকে বুঝছেন ভাই নুরি কিন্তু আমার অনেক ভালোবাসতো ভাই আমি খাই নাকি না খাই ভাই খোঁজ খবর ভাই ভাই নুরি আমার খুব ভালোবাসে বুঝছেন আমিও নুরির অনেক বেশি ভালোবাসি